হ্যালো বন্ধুরা দুর্বার নিউজ থেকে আজ আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি বিষয় নিয়ে আজ আপনাদেরকে একটি নতুন ফলের সাথে পরিচয় করিয়ে দিব যে ফলের ব্যাপারে পবিত্র কুরআনে একটি সুরা নাজিল করেছেন আল্লাহ সুবান আল্লাহ তাল্লাহ পবিত্র কুরআনের পঁচানব্বই নম্বর সুরা সুরা আল তিন ওয়াতিনি ওয়া ওয়াতুরি সিনিনা ওয়া হাজাল পালাতিল আমিন অর্থাৎ এখানে আল্লাহ সুবান আল্লাহ তাল্লাহ তিনের কসম খেয়েছেন তো এখান থেকেও বোঝা যাচ্ছে তিন ফলের তাৎপর্য অত্যন্ত ব্যাপক মধ্যপ্রাচ্যে বিশেষ করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত Iran Iraq Qatar Kuwait Bahrain Libya Lebanon সহ পুরো মধ্যপ্রাচ্য জুড়েই তিন ফলে রয়েছে ব্যাপক জনপ্রিয়তা আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ অন্যতম প্রিয় খাবার ছিল তিন ফল তিন ফল খুবই সুস্বাদু ও পুষ্টিকর দিন ফলে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে মরণবেদী ক্যান্সার থেকে রক্ষা করে সম্প্রতি গবেষণায় দেখা গেছে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে তিন ফল খুবই উপকারী চোখের দৃষ্টিশক্তি বাড়ায় শিশুদের দৃষ্টিশক্তি বাড়াতে তিন ফল একান্ত অপরিহার্য শরীরের অপ্রয়োজনীয় ম্যাদ বা চর্বি কমায় হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় মরণবেদী ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে শরীরের ক্যালসিয়াম শূন্যতা পূরণ করে গর্ভবতী মা ও শিশুর রক্ত শূন্যতা রোধ করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় দুর্বলতা ভোগেন এমন ব্যক্তির জন্য তিন ফল খুবই উপকারী প্রচুর পরিমাণে ফাইবার থাকাতে তিন ফলে কোষ্ঠকাঠিন্য ও পাইলস প্রতিরোধে সহায়তা করে থাকে শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করতে সহায়তা করে শ্বাসকষ্ট ও হাঁপানির রোগ নিরাময়ের সহায়তা করে থাকে যাদের দুধ ও দুধের তৈরি খাবারে অ্যালার্জি আছে তারা ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য নিয়মিত তিন ফল খেতে পারে বিকজ তিন ফলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কাঁচা তিন ফল চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে বিশেষ করে ব্রণ ও ম্যাচটায় তিন ফল খুবই কার্যকরী বাংলাদেশে এখন বাণিজ্যিকভাবে তিন ফলের চাষাবাদ শুরু হয়েছে বিশেষ করে গাজীপুর রাজশাহী দিনাজপুর যশোর ও অন্যান্য জায়গায় তিন ফলের বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়েছে বাংলাদেশের আবহাওয়া তিন ফলের জন্য খুবই উপযোগী বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান অর্থনীতির দেশ সেহেতু আমাদের রয়েছে প্রচুর উর্বরা ভূমি সেই হিসাবে এর সম্ভাবনা ব্যাপক বন্ধুরা তিন ফলের দুটি বৈশিষ্ট্য রয়েছে একটি হচ্ছে উচ্চ ফলনশীল এবং অন্যটি উচ্চ মূল্য উচ্চ ফলনশীল এ কারণে বলা হয়ে থাকে একটি তিন গাছ রোপণ করার ছয় মাসের মাথায় ফল চলে আসে এবং এটি ৩৫ বছর পর্যন্ত ফল দিয়ে থাকে এবং একটি তিন গাছ বারো মাসে ফল দিয়ে থাকে সেহেতু একে বলা হয়ে থাকে উচ্চ ফলনশীল এবং উচ্চ মূল্য উচ্চ মূল্য এ কারণে বলা হয়ে থাকে এর এ ফলটি বাজারের অন্যান্য ফলের তুলনায় এর মূল্য বেশি হয়ে থাকে বন্ধুরা আমাদের বাংলাদেশের বিশেষ করে ঢাকা বা অন্যান্য বিভাগীয় শহরগুলোতে বড় বড় সুপার স্টোরগুলোতে তিন ফল প্রায় তিন ফল পাওয়া যায় সেটির বাজার মূল্য এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকা পার কেজি সে তো বুঝেই যাচ্ছে তিন ফল অতি উচ্চ মূল্যমানের একটি ফল রপ্তানি পণ্য হিসেবে সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিতে পারে আমাদের এ তিন ফল যেহেতু মধ্যপ্রাচ্যে তিন ফলের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা কৃষি প্রধান অর্থনীতির দেশ হওয়াতে এ ফলটি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আশা করা যায় এ ফলটি বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের তালিকায় খুব ভালো অবস্থান করে নিতে পারে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে তো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ